শোনা বন্ধুরে কি যে ব্যথা দিলি অন্তরে কি যে ব্যথা দিলি রে অন্তরে শোনা বন্ধুরে কি যে ব্যথা দিলি অন্তরে চোখের জলে বালিশি ভেজে ওরে শোনা বন্ধুরে বিজলো না তোর মনটারে না তোর মনটারে আমার আঘাতে রক্ত খর তোর আঘাতে রোজ বুকের মাঝে তীর মারিয়া রাখলি না খোঁজ আমার কলি যাতে রক্ত খরণ তোর আঘাতে রোজ বুকের মাঝে তীর মারিয়া রাখলি না খোঁজ আমার তুই পর করে কোন সে সুখের মন্তরে কি যে ব্যথা দিলি অন্তরে সোনা বন্ধুরে ভালোবেসে বন্ধু পেলাম শুধু জ্বালা পুরাই এমন প্রেম নলে করলি অন্তর কালা তোরে ভালোবেসে বন্ধু পেলাম শুধু জ্বালা পুরাই এমন প্রেম নলে করলি অন্তর কালা কলিজাটা করলি ক্ষত বিষে ভরা খঞ্জরে কি ব্যথা দিলি অন্তরে সোনা বন্ধুরে কি যে ব্যথা দিলি অন্তরে চোখের জলে বালিশি ভেজে ওরে সোনা বন্ধুরে বিজল না তোর মনটারে বিজল না তোর